রাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে ভেঙেছে বিন্দু ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই আওয়ারা কিছুটা সাই দিয়ে যা তুই আলো আমায় দিয়ে যা তুই পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই ছাড়ায় ছাড়াই সাজে না সহজে তো বাতাসে বাসি বাজে না চলো না আজ কথা তোমাকে শোনা lifestyle. I don't mind about no lifestyle.